আসসালামু আলাইকুম লান বাংলা টেকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা হবে আজকের অ্যাডোবি ফটোশপ থেকে কিভাবে ডিএসএলআর রূপ দেওয়া যায় নর্মাল একটা ছবিকে তো আমরা এখন Adobe Photoshop seven point zero open করবো এটা আমরা কিভাবে ইনস্টল করব এবং কোথায় পাবো এই ভিডিওটা এটা নিয়ে একটা পরবর্তীতে আমি ভিডিও করব তো এখন আমি দেখাবো যে কিভাবে এটা দিয়ে কাজ করতে হয় এছাড়াও গুগল ইউটিউবে সার্চ করে আপনি অনেক অনেক হিউজ পরিমাণের ভিডিও ভিডিও পাবেন যেখানে এইগুলার সোর্স পাবেন যে কীভাবে Adobe Photoshop Adobe after effect অ্যাডোবের যত সফটওয়্যার আছে সব সফটওয়্যারগুলো আপনারা কিভাবে পাবেন তো এর জন্য ইউটিউব ভিডিওতে অনেক অনেক পরিমাণের ভিডিও আছে তো বিহর্স এখন আমি দেখাবো কিভাবে এই যে একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডকে আমরা ডিএসএলআর করব তো আমাদের নর্মাল একটা ফটোকে ডিএসএলআর করার জন্য আমরা প্রথমে একটা আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করব অ্যাডোবি ফটোশপ থেকে ওপেন করার পরে অ্যাডোবি নিউ ফোল্ডার নেব নিউ ফোল্ডার আমরা এখানে একটা ফোল্ডার আমি আগেই এটা সিলেক্ট করে রেখেছি এখানে অন্য কোনো কাজ নেই তেমন একটি এখানে তেমন একটি গুরুত্ব বলতে আমরা সাইজটা সিলেক্ট করব হোয়াইট হাইট আর পিকজেল এখানে আমরা পিকজেলে দিলে পিকজেল দেব আর ইঞ্চিতে সিলেক্ট করলে ইঞ্চিতে সিলেক্ট করবে এখানে অনেকগুলো সিলেক্টেড আছে তো আমরা মোটামুটি এগুলো জানি তো আমরা পিকজেল সিলেক্ট করছি সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড তো এখানে রেজুলেশন দিলাম ওয়ান হান্ড্রেড এটা কালার হবে আট জিবি কালার আমরা যদি প্রিন্টার করি তখন আমরা সিএমআইকে দেবো আর এখন আমরা আট জিবি কালার দেবো আর কন্টেন্ট হলো হোয়াইট তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়ে রাখবো তো এখানে আমি আর কোনো কাজ নেই আমরা দেখলাম এখানে একটা নাম দিয়ে দেই আমাদের ডিএসএলআর যেহেতু আমরা একটা DSLR DSLR DS DSLR background D DSLR background এটুকু বলতে বিসিকে ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড তো আমরা কি করবো আমরা সরি আমরা নিউ উইন্ডো নিলাম এটা কোনো কাজ না এটা ওই ম্যাজিক টুলের আমি আগে কাজ করছিলাম তাই ম্যাজিক টুলটা সিলেক্ট করেছিল তো আমরা নিউ এই এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউ একটা ট্যাম্পলেট নিলাম তো নিউ ট্যাম্পলেটটা আমরা কি করব এখানে আমরা প্রথমে আমরা একটা আমাদের যে ছবিটা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যে ছবিটার ব্যাকগ্রাউন্ডকে ডিএসএলআর করতে চাচ্ছি এটা একটা ডিএসএলআর তোলা ছবি তো এটার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে নদী আছে একটা দুইটা মানুষ আছে ঠিক আছে নদীর ঢেউগুলো দেখা যাচ্ছে তো আমরা এখন এইখানে এই এই ছবিটাকে আমরা কি করব এই ছবিটার ব্যাকগ্রাউন্ডকে আমরা ডিএসএলের রূপ দেব তো ডিএসএলের রূপ দেওয়ার জন্য আমরা প্রথমে একটা পেন টুলের সাহায্যে আমরা এটাকে একটু কাজ মানে এটাকে আমরা সিলেক্ট করে নেব একদম আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি তো এটা সিলেক্ট করে নেব এটা এভাবে সিলেক্ট করব যখন আপনারা একটা কাজ করবেন তখন আপনি ভালোভাবে এটাকে রিমুভ করবেন বা সিলেক্ট করবেন তো আমি একটু তাড়াহুড়া ভিডিওটা বড় যেহেতু না হয় তাই সিলেক্ট করে যাচ্ছি তাড়াতাড়ি করে তো এটা বেশি কঠিনও না তো এখানে আমরা সিলেক্ট করব মেক সিলেকশন ক্লিক করব এটাকে বললাম যে মেক সিলেকশন তো আমরা কি আমরা কি করব আমরা একটা নিউ উইন্ডো নেব উইন্ডোটা রাখবো একটা ওপেন ছবিকে একটা ছবিকে ওপেন করে আমরা ওই ছবিটার পেন টুলের সাহায্যে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা কি করব আমরা এইখানে ফেদার রেডু অ্যাজ তো এইখানে আমরা অন মানে পিকজেল অন পিকজেল থাকবে কোনো সমস্যা নেই এখানে আমরা জিরো দিতে পারি তো অন পিকজেল দিলাম তো এটা নিয়ে বেশি মাথা ঘামাইতে হবে না তো আমরা দেখাই যে এইটাকে সিলেক্ট করার পরে আমরা কি করব এটাকে সিলেক্ট করার পরে আমরা মুভ টুলে যাব মুভ টুল থেকে আমরা এখান থেকে এটা নিউ উইন্ডো দেব নিউ উইন্ডোতে থেকে আমরা দেখব কি নিউ উইন্ডো এই ছবিটাকে হালকা একটু বড় করব এই ছবিটাকে একটু বড় করার পরে আমরা ছবিটাকে একটু বসাবো ভালো করতো ছবিটাকে বসানোর পরে এখন দেখবো যে এখানে আমরা কি করব আমাদের ব্যাকগ্রাউন্ডটা আনবো ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য আমরা একটুখানির জন্য এই ছবিটাকে আমরা এখানে এই যে লেয়ার প্যানেল এই লেয়ার প্যানেলটা এই জায়গায় থাকে অনেক সময় তো যদি না থাকে তখন কি করবেন তখন এই উইন্ডো থেকে আমরা লেয়ার প্যানেলটা নেব উইন্ডো থেকে এই যে লেয়ার এখানে এই যদি আমরা ক্লিক করি তো এটা নাই এখন যদি আবার উইন্ডো থেকে এটা ক্লিক করি এটা আসবে তো এখানে উইন্ডোটা আনার পরে লেয়ার লেয়ার উইন্ডোটা তো এখানে আমরা কাজ করবো এই প্লেটে কাজ করব এই প্লেটের এই চোখটাকে অফ করে রাখবো অফ করে রাখতে পারি অন করে রাখতে পারি কিন্তু আমরা কি দেখানোর জন্য বলছি যে এটাকে আমরা অফ করে আপাতত অফ করে রাখবো কারণ আমি ভিডিওটার সামনে দেখাচ্ছি এখন আমরা আমাদের ডিএসএলআরের এই আমি এইটা রাখছি এটা আমাদের ডিএসএলআর তোলা ছিল তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ওপেন করব এই ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ড ড্র্যাগ করে আমরা এই উইন্ডোটাকে ওপেন করব ওকে তো একটু করার পরে আমরা কি করব আমাদের উইন্ডোকে উইন্ডোটা কিন্তু পরিপূর্ণ এখন একটা ডিএসএলআরের ইন্টারফেসে বা ডিএসএলআরের ছবির যে রূপটা হয় স্টাইলটা হয় সেটার মতোই দেখা যাচ্ছে তো এখন আমরা আমরা কি করব এখন এখন আমাদের ওই ছবিটা এখন ওপেন করি ছবিটা কিন্তু আসতেছে না এখানে তো এখন কি করব এই ছবিটাকে আমরা উপরে দেব টেনে আর এটা নিচে থাকবে তো এটা অন করি তো এখন কিন্তু চোখটা ওপেন করলে কিন্তু ছবিটা আসতেছে তো আমরা কি করব এই লেয়ার প্যানেলটাকে লেয়ার প্যানেলটা এখানে এই লেয়ার প্যানেলের এই ছবির লেয়ারটা আমরা উপরে এনে দেবো এবং ডিএসএলআরের যেই ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা মাঝখানে রাখবো তো এখানে তিনটা লেয়ার একটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড এটা যদি আমরা রিমুভ করে দেই কোনো কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে না এটা আমরা চাইলে রিমুভ করে দিতে পারি তো এই দুটা লেয়ারই আমরা খেয়াল রাখবো এই ছবি লেয়ারটা আমরা উপরে দেবো ডিএসএলআর লেয়ারটা আমরা নিচে দেবো ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা তো এটা হলো লেয়ারের কাজ তো এখন আমরা ছবিতে একটুখানি মানে আনস্মার্ট আনস্মার্ট কিছু অংশ এখনও আছে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে তো এটা আমরা রিমুভ করার জন্য কি করব ম্যাজিক টুল নেব ম্যাজিক টুল নেবার পরে একটু একটু এখানে আমরা ক্লিক করব এখানে কিন্তু আমরা কোনো কালার দিতে পারি যেমন কন্ট্রোল ডিলেট চাপলে কিন্তু আমার এই এই কালারটা কিন্তু আসছে এই জায়গায় কিন্তু এইখানে কিন্তু আমরা কালার দিতে পারি ঠিক আছে আমরা এটা না করে আমরা কি করব আমাদের আমরা চাই আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর আসুক তো ডিএসএলআর আসার জন্য ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব আমরা এটাকে ম্যাজিক টুলের সাহায্যে কি করব ম্যাজিক টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করব ম্যাজিক টুলে এখানে আমাদের সিলেক্ট করবে অটোমেটিক সিলেক্ট হবে তো আমরা এখানে জাস্ট ম্যাজিক টুলে ক্লিক করব ম্যাজিক টুলে ক্লিক করার পরে এই অংশটার উপরে আমরা ক্লিক করব যেমন এই সাদা অংশটা ক্লিক করছি সাদা অংশটা সিলেক্ট করে অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে তো আমরা এইখানেও সেম তো এখানে আমরা সিলেক্ট করব অটোমেটিকলি সেটা সিলেক্ট করে নেবে এটাই ম্যাজিক টুলের কাজ তো আমরা এই ম্যাজিক টুলের এই সিলেক্ট অপশনটাকে আমরা মুভ টুল নেব মুভ টুল থেকে আমরা এটাকে এটাকে সরাতে পারি আমরা জাস্ট এটাকে সরিয়ে নেব তো এটাকে আমরা কি রিমুভ করে দিতে পারি এটা আমাদের কোনো <coughs> আমরা এটাকে সিলেক্ট করতে পারি তো এরপরে আমরা কি করব আমরা কিন্তু একটু জুম করে নেব কন্ট্রোল কন্ট্রোল প্লাস ক্লিক করে আমরা জুম করে নেব জুম করে নেওয়ার পরে আমরা দেখবো যে এখানে একটা অংশ আছে এটাকে আমরা ম্যাজিক টুলের সাহায্যে সিলেক্ট করব ম্যাজিক টুলের সাহায্যে সিলেক্ট করে আমরা মুখ টুলে যাব মুখ টুল দিয়ে আমরা সরিয়ে নেব এখানে আমরা ডিলেট ক্লিক করব আমরা এটা ডিলেট করতে পারবো তো সেমভাবে আমরা আবার ম্যাজিক টুলে যাব ম্যাজিক টুলে যে এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর ডিলেট তো আমি বারবার বলছি না তো এটা করে নিছি এখন তারপরে একটুকু হয়ে গেছে করা আমরা এই সাইডটা দেখি যে এই সাইডে একটু কিছু আছে তো এটাকে আমরা রিমুভ করার জন্য আমরা কি করব আমরা আবার ম্যাজিক টুলে সিলেক্ট করলাম ম্যাজিক টুলে সিলেক্ট করলাম মুখ টুলে মুখ টুল থেকে আমরা এটা সরিয়ে নিলাম তো আমরা ডিলিট করে দিই এটা তো ডিলিট করতে পারলাম তো তারপরে আবার কি করব আবার আমরা ম্যাজিক টুলে আসবো ম্যাজিক টুল থেকে আমরা কি এই হাত বরাবর এইখানে কিন্তু একটু সাদা ব্যাকগ্রাউন্ড আছে <clears throat> তো এই আমরা আবার কি করব ম্যাজিক টুলে ম্যাজিক টুল থেকে আমরা আবার মুভ টুল সিলেক্ট করব করার পরে এটাকে আমরা ডিলিট করে দেব তো ওকে তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন দেখা যাচ্ছে একদম মানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম নেই তো খুব সুন্দর আসলে কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা আসলে ছবিটা কি একটা নর্মাল ফোন দিয়ে তোলা না কি ডিএসএলআর দিয়ে তোলা না কি ক্যামেরা দিয়ে তোলা কিন্তু বোঝানো এখানে ছবিটা স্থানটি খুব ভালো লাগতেছে তো এখন আমরা এখানে একটু কাজ করতে পারি এটার জন্য তো আমরা এখানে কি করব এখানে আমরা এখানে কাজ করতে পারি ইমেজ ইমেজে যে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট যে গিয়ে আমরা লেভেলস লেভেলস অথবা আমরা কন্ট্রোল এল দিতে দিতে পারি কন্ট্রোল এল যেমন কেটে দিই এটা ক্যান্সেল বা ওকে কন্ট্রোল এল ক্লিক করে আমরা করতে পারি এখানে আমরা এই ছবিটার হ্যাঁ, এটা হচ্ছে না এখানে দেখি ওয়েট তো এখানে কি করতে হবে যেটা কিন্তু হচ্ছে না এখানে তো এখানে কি করতে হবে আমি যেটা করতে চাইতেছি অ্যাডজাস্টমেন্ট লেভেলস তো ছবিটার একটু কালারটা বোঝা যাচ্ছে না তো এটাকে আমি অ্যাডজাস্ট করতে চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের সাথে তো এটা করার জন্য আমরা করব এখানে ইমেজে যাব ইমেজে ইমেজ যাওয়ার আগে একটা কথা বলি তো এখানে আমরা এই সবগুলো আমরা কন্ট্রোল দিয়ে দিয়ে সিলেক্ট করব কন্ট্রোল দিয়ে দিয়ে সিলেক্ট করার পরে এটাকে সিলেক্ট করব এটা কিন্তু আমরা নাড়াইতে পারছি এখন তো এখানে এখানে রাখলাম রাখার পরে এই ছবিটা শুধু আমরা ইমেজ ইমেজে যাব ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট লেভেলস লেভেলসে গিয়ে আমরা কি করব এখানে কিন্তু ছবিটার জন্য একটু কাজ করতে পারি তো এই ছবিটা একদম বেশি হোয়াইট তো আমরা একটু হালকা কালো করে দিতেছি তো এখন কিন্তু একটু বোঝা যাচ্ছে যে আসলে এটা ছবিটা কোনো কাজ করা হয়েছে কি না মানে বোঝানো যায় না তেমন একটা যে ছবিটা বোঝা যায় যে ডিএসএলআর ছবি হয়তো তো এখন আমরা এখানে এটাকে একটু কোর্প করতে পারি ছোট করার জন্য ছবিটা একদম সাইজ বরাবর রাখার জন্য তো একটু কোর্প করলাম কোর্প তো এখন কিন্তু ছবিটা জোস লাগতেছে অনেক সুন্দর একটা ছবি আমরা যে কোনো নর্মাল ছবিকে আমরা ডিএসএলআর রূপ দিতে পারি এবং যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারি তো বিয়ার্স ভালো থাকবেন আজকের মতো টিউটোরিয়াল এখানেই শেষ আসসালামু আলাইকুম